আল্লাহ পাক রাব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ এক মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন তারপরে আরেকটি মাস আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন রমজান মাসের পরের মাসের নাম হলো শাহওয়াল মুকাররম শাহওয়াল মাস এই শাহওয়াল মাসের প্রথম দিনেই প্রথম তারিখেই মুসলমানদের বাৎসরিক দুইটি যে উৎসব আছে উৎসবের দিন আছে এর মধ্যে একটি উৎসবের দিন হল শাহওয়াল মাসের প্রথম তারিখ যে দিনকে ঈদুল ফিতর বলা হয় আর আমরা এই দিনটাকে রোজার ঈদ হিসাবে চিনে থাকি আমি গত জুমায় বলেছিলাম যে আজকের জুমায় আলোচনা হবে জাকাত সম্পর্কে এজন্য আমি জাকাত সংক্রান্ত দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরা তাওবার চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলমিন এরশাদ ফরমান والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم এই আয়াতে আল্লাহ তালা এরশাদ ফরমান যারা ধন সম্পদ সোনারূপা অর্থ সম্পদ এগুলো জমা করে রাখে জমিয়ে রাখে জাকাত দেয় না তারা এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না তাদেরকে কঠিন আজাবের সংবাদ দিয়ে দিন তাদের জন্য কঠিন আজাব অপেক্ষা করতেছে এরপরের আয়াতে আল্লাহ পাক রাবুল আলমিন ওই আজাব সম্পর্কে আলোচনা করতেছেন يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم এই আয়াত আল্লাহ তাআলা ارشاد ফরমান যেদিন তাদের এই সোনা রূপা কিয়ামতের দিন এগুলোকে আগুন দিয়ে জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে জাহান্নামের আগুন দিয়ে এই সোনাকে এই রূপাকে তার অর্থ সম্পদকে সমস্ত সম্পদকে এগুলোকে আল্লাহ পাক রাব্বুল আলমিন আগুন দিয়ে গরম করবে জাহান নামের আগুন দিয়ে গরম করা হবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ও জুনুবুহুম ও রুহুম আর এই গরম করা মাল সম্পদ দিয়ে তাকে দাগ দেওয়া হবে তার কপালে তার শরীরের পার্শ্বে সাইটে তার পিঠে অর্থাৎ মুট কথা তার সারা শরীরে এগুলো দিয়ে কী করা হবে দাগ দিয়ে দাগ দেওয়া হবে শাস্তি যদি লোহা গরম করে কারো শরীরে লাগানো হয় লোহা গরম করে লাল করে যদি তার কারো শরীরে লাগানো হয় তাহলে তার শরীরে দাগ পড়ে যায় দগ্ধ হয়ে যায় কঠিন শাস্তি হয় তার জন্য তো এই শাস্তি আল্লাহ তালা জাহান নামের আগুন দিয়ে তার স্বর্ণ রূপকে আল্লাহ তালা কি করবেন গরম করে তার শরীরে দাগ দিবেন আর তাকে বলা হবে এই হলো তোমার খাজানা তোমার সম্পদ যা তুমি নিজের জন্য জমিয়ে রেখেছিলে জমা করে রেখেছিলে এখন তুমি তোমার সম্পদের স্বাদ আস্বাদন করো তুমি তোমার সম্পদের মজা নাও তুমি তো দুনিয়ার মধ্যে তোমার সম্পদ জমা করে রেখেছিলে হয়তো অবৈধ উপায়ে হারাম সম্পদ জমা করে রেখেছ অথবা বৈধ উপায়ে হালাল সম্পদ জমা করে রেখেছিলে কিন্তু জাকাত দাও নাই বৈধ সম্পদ হালাল সম্পদ হালাল রোজগার এই সম্পদও জমা করে রাখলেও শাস্তি আছে যদি জাকাত না দেওয়া হয় আর জাকাত দেওয়ার পরে যদি এই সম্পদ জমা করে রাখা হয় তাহলে কোনো গুণা হবে না সম্পদ জমা করার মধ্যে গুণা না সম্পদ জমা করার পরে জাকাত না দিলে গুণা এখন আমরা ধীরে ধীরে আরো সামনে জানতে পারব যে কি পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে আমাকে আমার উপর জাকাত খরচ হয় আর জাকাত ফরজ হওয়ার সাথে সাথেই কি জাকাত দিতে হয় নাকি নির্দিষ্ট কোনো টাইম আছে তারপরে জাকাত কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না এই সম্পর্কেও ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আলোচনা করব জানতে পারব আদি শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ ফরমান মান আতাহুল্লাহু যাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্পদ দান করেছিলেন মানে আতাউল্লাহ মাল আমরা মাল সম্পদ বলে থাকি মাল সম্পদকে টাকা পয়সাকে কি বলে থাকি মাল বলে থাকি না তার পিঠে সম্পদকে মাল বলা হয় মান আতাহুল্লাহ আন যাকে আল্লাহ তালা মাল সম্পদ দান করছেন অর্থ সম্পদ দান করছেন সোনার উপায়গুলো দান করছেন তো এখন অনেকে মনে মনে বলবে অনেকের মনে শয়তানে অশ্বাসা দিবে যেরকমভাবে কারণকে দিয়েছিল হজরত মৌসা আলাইসাল্লামের যুগে কারণ ছিল অনেক সম্পদশালী অতীত কারণ বলে আরে এগুলো আমি আমার বুদ্ধি খাটিয়ে অর্জন করেছি আমার সম্পদ আমি আমার মেধা খাটিয়ে আমার পরিশ্রম দিয়ে আমার পরিশ্রম দিয়ে আমার শক্তি দিয়ে আমার মেধা খাটিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি আল্লাহ তালা কেমনে দিলেন এটা তো আল্লাহর দেওয়া না কারণ বলেছিল এটা তো আল্লাহ তালার দেওয়া না এটা তো আমি নিজের শক্তি বলে নিজের বুদ্ধি খাটিয়ে নিজের জ্ঞান দিয়ে আমি এগুলো অর্জন করেছি উপার্জন করেছি এটা আল্লাহ কেমনে দিলেন অনেকের মনে শয়তান কি করে অশ্বাসা দিয়ে দেয় তো ভাই যে যে ব্রেন আমি হাঁটাইছি সম্পদ অর্জনের জন্য এই ব্রেন কে দিছে যে হাত আমি সম্পদ উপার্জনের জন্য যে হাতকে আমি খাটিয়েছি সেই হাত কার দান এই শরীর কার দান পুরা শরীর আমার সমস্ত কিছুর মালিক তো আল্লাহ তাহলে আমার যে ব্রেন আল্লাহ তালা আমাকে দান করেছেন যে হাত পা শরীর আল্লাহ তালা আমাকে দান করেছেন সেই শরীর খাটিয়ে আমি যা উপার্জন করেছি তা তো আল্লাহ তালারই দেওয়া এজন্য আসলে করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ ফরমান মান আতাউল্লাহ মালান ওয়ালাম ইউআদ্দি জাকাতাহু যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন আর সে এই সম্পদের জাকাত আদায় করে নাই কেয়ামতের দিন তার এই সমস্ত সম্পদ বিশাল সরপে সাপে পরিণত হয়ে যাবে তার সমস্ত সম্পদ কি হবে বিশাল একটি সাপের আকার ধারণ করবে আকরা আলাহু জাবি বাতানি এই সাপের চোখের উপর দুইটা কালো কালো বিন্দু থাকবে এই সাপকে যে ব্যক্তি সম্পদ অর্জন করেছিল জাকাত আদায় করে নাই ওই ব্যক্তির গলায় ওই সাপকে কি করে দেওয়া হবে জুলিয়ে দেওয়া হবে তারপরে এই সাপ সুম্মা ইয়াহুদ বিলি হিজা এই সাপ তার দুই চুয়াল মুখের মধ্যে এরকম কামড় দিয়ে ধরবে না তখন ওই সাপ তাকে বলবে আমি তোমার মাল আমি তোমার খাজানা আমি তোমার সম্পদ তোমার দুনিয়ার জমানো সম্পদ তুমি যে ধনভাণ্ডার জমিয়ে রাখছিলে তোমার ওই বান্ডার হলাম আমি তোমার সম্পদের বান্ডার হলাম আমি যার সম্পদের বান্ডার যত বড় হবে তার সাপ তত বড় হবে এজন্য যারা আমরা জাকাত আদায় করি না তাদের ভেবে চিন্তে অগ্রসর হওয়া উচিত যে আমার সামনে কি ভয়ঙ্কর কঠিন শাস্তি অপেক্ষা করতেছে তারপরে অন্য হাদিসের রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ ফরমান এক সাহাবিকে তখরিজ জাকাত আমি মালিকা ফাইন্নাহা তোহরাতুন তুতাহিরুকা তুমি তোমার সম্পদ থেকে জাকাতকে বের করো তোমার অর্থাৎ তোমার সম্পদ থেকে তুমি জাকাত আদায় করো কারণ এটা হলো পবিত্র তোমাকে পবিত্র করবে এই জাকাত দেওয়া হলো সম্পদকে পবিত্র করে জাকাত যে দেয় তার অন্তরকে পবিত্র করে অতাসিল আকা এবং তুমি তোমার আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের প্রতি লক্ষ্য রাখবে অর্থাৎ আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবে এবং যারা গরিব মিসকিন আছে তাদের প্রতি লক্ষ্য রাখবে যারা প্রতিবেশী আছে পাড়া প্রতিবেশী আছে এর মধ্যে যারা গরিব আছে তাদেরও প্রতি লক্ষ্য রাখবে যারা তোমার কাছে সোয়াল করে ভিক্ষা কর ভিক্ষা চায় তাদের প্রতিও খেয়াল রাখবে অর্থাৎ তাদেরকে তুমি জাকাত দিতে পারবে জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা আরেক অর্থ হলো বেশি হওয়া এক অর্থ হলো পবিত্র করা আরেক অর্থ হলো বৃদ্ধি পাওয়া মানে বেশি হয় অর্থাৎ যে জাকাত দেয় যে ব্যক্তি জাকাত দেয় তার সম্পদ পবিত্র হলো আর জাকাত দেওয়ার কারণে সম্পদ কমে না আমরা দেখি সম্পদ কমে কিন্তু সম্পদ বাড়বে আল্লাহ তালা তার সম্পদ বাড়িয়ে দিবেন কেমনে বাড়াবেন এটা আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালাই বুঝবেন আমাদের সব কিছু বুঝে আসবে না দেখা যাবে আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা রুজি করতেছি মাসে কিন্তু দেখা যায় মাস শেষে আমার মানুষের কাছে হাত পাততে হয় এত টাকা রুজু করার পরেও দেখা যায় আমার অভাব যায় না অথবা আমি অনেক টাকা পয়সা জমা করছি কিন্তু হঠাৎ কোনো এক বিপদ চলে আসলো নিজের বিপদ চলে আসতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে নিজের হতে পারে পরিবারের কারো হতে পারে এইভাবে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা কারো কোটি কোটি টাকা পর্যন্ত দেশে না হলে বিদেশ বিভিন্ন দেশে গিয়ে কী করতে হয় চিকিৎসা করতে হয় যারা কোটি কোটি টাকার মালিক দেখা যায় কোন দিক দিয়ে তার কোটি কোটি টাকা চলে যাচ্ছে সে নিজেই বলতে পারে না এইভাবে আল্লাপাক রাবুল আলমিন অনেক সময় কম সম্পদ সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন কম সম্পদের দিয়েই বেশি সম্পদের কাজ নিয়ে নেন তাহলে আমার সম্পদ বেড়ে গেল যেখানে আমার কাজ পাঁচশো টাকা লাগতো সেখানে আমার হয়ে গেছে দুইশো টাকায় তাহলে আমার তিনশো টাকা আমার বেড়ে গেল না এক হিসাবে বাড়ছে তো এরকম কিন্তু অনেক সিস্টেম আছে বাড়ার সম্পদ বাড়ার অনেক সিস্টেম আছে তো যারা আল্লাহ রাস্তায় খরচ করে জাকাত আদায় করে বৎসরে বৎসরে এগুলো পরিশোধ করে নেয় তাদের সম্পদে এরকমভাবে বরকত থাকে আর পরিভাষায় জাকাত বলা হয় কোনো গরিব অসচ্ছল মুসলমানকে বা কয়েকজন মুসলমানকে মুসলমানদেরকে কোনো প্রকার বিনিময়ে এবং শর্ত ছাড়া মালিক বানিয়ে দেওয়া যাকে আমি জাকাত দেব জাকাতের টাকা যাকে দেব তার সাথে কোনো শর্ত করা যাবে না যে আমি তোমাকে এই টাকা দিলাম এর বিনিময়ে তুমি এই কাজ করবে বা কোনো একটা শর্ত লাগিয়ে দিলাম বা কোনো একটা বিনিময় চাইলাম এর বদলে তুমি আমাকে এটা দিও কোনো ধরনের কোনো শর্ত করা যাবে না এমনি দিয়ে দিতে হবে টাকা পয়সা দিয়েও আদায় করা যায় তারপরে চাল ডাল দিয়েও জাকাত আদায় করা যায় কাপড় চোপড় দিয়েও জাকাত আদায় করা যায় জাকাত হলো ইসলামের একটি অন্যতম রুকন হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ আলাই ইসলাম এরশাদ ফরমান বুনিয়াল ইসলাম আলা হামসিন শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান ইসলামের ভিত্তি হলো পাঁচটি এর মধ্যে একটি হলো জাকাত জাকাত হলো ফরজ ফরজ বিধান আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে এজন্য এই পবিত্র কোরআনে বেশিরভাগ জায়গায় যেখানে নামাজের আলোচনা আসছে সেখানে জাকাতের আলোচনা আসছে ও ওয়াকিমুসলাত ওই ওয়াকিমুসলাত জাকা এরকম পাশাপাশি নামাজের পাশাপাশি জাকাতের আলোচনা আসছে কেউ যদি জাকাতকে অস্বীকার করে জাকাতের বিধানকে অস্বীকার করে মানে না কেউ যদি বলে আমি জাকাতের বিধান মানি না তাহলে তার ইমান থাকবে না সে কাফির হয়ে যাবে তার ইমান চলে যাবে আর জাকাত ফরজ এটা মানার পরেও যদি কেউ জাকাত দেয় না প্রদান করে না জাকাত আদায় করে না তাহলে এই আদায় না করাটা তার জন্য হারাম হলো কবিরা গুণা হলো আর জাকাত আদায় না করলে কি শাস্তি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা এরশাদ ফরমাইছেন সুরা আলো আলোচনা করেছে সুরা তৌবার আরও আলোচনা আছে তহবার মধ্যে সুরা তৌবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত এবং হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাহ আলসালাম জাকাত আদায় না করলে কি পরিমাণ কিভাবে শাস্তি হবে এটাও আলোচনা হয়ে গেছে এখন আমরা দেখব যে কি পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে জাকাত দিতে হয় জাকাতের নেশাব হলো সাড়ে সাত তুলা সোনা একটা নেশাব তারপরে হলো সাড়ে বায়ান্ন তুলা রূপা আর একটা নেশাব দুইটা নেশাব আমরা প্রথমে সামনে রাখি এক হলো সাড়ে সাত তুলা সোনা সাড়ে সাত তুলা মানে সাত বড়ি সাড়ে সাত বড়ি এখন দেখা যায় এক পরে সোনার দাম বা এক তোলা সোনার দাম প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা আর সাড়ে বায়ান্ন তোলা রূপা আর একটা নিসাব জাকাতের আর একটা নিসাব হলো সাড়ে বায়ান্ন তোলা রূপা এখন দেখা যায় এক হাজার করে যদি আমরা রূপার তুলা ধরি তাহলে দেখা যায় সাড়ে বায়ান্ন হাজার টাকায় ধরে নিলাম সহজভাবে হিসাব করার জন্য যে এক বড়ি সোনার দাম এক বড়ি রূপার দাম ধরে নিলাম এক হাজার টাকা কম বেশ হতে পারে তাহলে সাড়ে বায়ান্ন তোলা রূপা হলো নেশাব জাকাতের নেশাব এই নেশাব হয়ে যাবে সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে বায়ান্ন হাজার টাকা সাড়ে বায় এক হাজার টাকা করে ধরলে সাড়ে বায়ান্ন হাজার টাকায় কি হয়ে যায় আমার জাকাতের নেশাবে আমি চলে পৌঁছে যাই এদিকে দেখা যায় এক বড়ি সোনার দাম হলো সত্তর হাজার টাকা ধরে নিলাম কম বেশ হতে পারে তাহলে এক বড়ি সোনা সোনায় দেখা যায় সাড়ে বায়ান্ন তুলা রূপার উপরে উঠে গেছে ওনাদের মনে প্রশ্ন জাগে যে বিষয়টা বুঝে আসে না কোথায় সাড়ে সাত তুলা সোনা কত উপরে কয়েক লক্ষ টাকা আর কোথায় সাড়ে বায়ান্ন তোলা রূপা দেখা যায় সাড়ে বায়ান্ন হাজার টাকা পঞ্চাশ ষাট পঁচপান্ন হাজার টাকা হলে নেশাব হয়ে যায় এত বেশি বেশ কম কেন বেশ কম হওয়ার কারণ হলো প্রথমেই বেশ কম ছিল না যখন হজুর সাল্লাহামের যুগে জাকাতের বিধান দেওয়া হয় তখন সাড়ে সাত তুলা সোনার দাম ছিল দুইশো দেড়হাম সাড়ে সাত তুলা সোনার দাম কত ছিল দুইশো দেড়হাম হজুর সাল্লাহ আলহামের যুগে সাড়ে বায়ান্ন তুলা রূপার দাম ছিল দুইশো দেড়হাম হুজুর সাল্লাহ আলসমার যুগে সাড়ে সাত তুলা সোনার যে দাম ছিল সাড়ে বায়ান্ন তুলা রূপার সেই দাম ছিল দুইশো দেড়হাম ছিল ওই দেড়হামগুলো যে দেড়হামের হিসাব দুইশো দেড়হাম এগুলো রূপার দেড়হাম রূপার বর্তমান যে আমরা যেগুলো আরব কান্ট্রিতে কাগজের দেড়হাম এগুলো না কাগজের দেড়হামের হিসাব না আমরা এখন যেগুলো চিনি দেড়হাম হিসাবে দেড়হাম বা রিয়াল কাতার বা দুবাই বা সৌদি আরবে যেগুলোকে দেড়হাম বলে বর্তমানে কাগজের টাকাকে কি বলা হয় এক দেড়হাম দুই দেড়হাম এরকম বলা হয় তো কাগজের টাকা ওই সময় কাগজের টাকার হিসাবে না তখন রূপার পয়সাকে বলা হতো দেড়হাম রূপার টাকাকে রূপা দিয়ে যে কয়েন বানানো হতো সেই কয়েনকে বলা হতো দেড়হাম আর এই হিসাবে ওই রূপার দেড়হামের হিসাবে দুইশো দেড়হাম দেড়হামে হইতো সাড়ে বায়ান্ন তোলা রূপা আর দুইশো দেড়হামে হইতো সাড়ে সাত তোলা সোনা তাহলে নেশাব তখন নির্ধারণ কত করা হয়েছে দুইশো দেড়হাম হুজুর সাল্লাহ যুগে হাদি শরীফের মধ্যে আসছে দুইশো দেড়হাম হলো জাকাতের নেশাব জাকাতের নেশাব হলো তখনকার যুগের দুইশো দেড়হাম দুইশো দেড়হামের হিসাব দিয়ে দেখা যায় সাড়ে সাত তোলা সোনা হবে অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা হবে তাহলে এখান থেকে আমরা দুইটা নেশাব পাইলাম একটা হলো সাড়ে সাত তোলা সোনা আর একটা হলো সাড়ে বায়ান্ন তোলা রূপা এরপরে আজকে চোদ্দশো বছর পরে আসে এই সোনা হয়ে গেছে অনেক দাম দামি জিনিস আর রূপা হয়ে রূপার দাম একদম নিচে চলে গেছে এখন দুইটার মধ্যে অনেক আকাশ পাতাল বেশ কম হয়ে গেছে কিন্তু আকাশ পাতাল বেশ কম হলেও আমাদের নেশাব ঠিক রাখতে হবে হয় সাড়ে সাত তোলা সোনা না হয় সাড়ে বায়ান্ন তোলা রূপা তাহলে এখন বুঝ এখন আমরা বুঝলাম যে এই নেশাব কেমনে আসলো সাড়ে সাত তোলা সোনা আসলো কেমনে আর সাড়ে বায়ান্ন তোলা রূপা আসলো কেমনে এখন মনে করুন আমার কাছে শুধুমাত্র সোনা আছে কোনো মানুষের কাছে যদি শুধু সোনা থাকে তার জন্য সাড়ে সাত তোলা সোনার হিসাব হবে কোনো মানুষের কাছে শুধুমাত্র রূপা আছে আর কিছু নাই কোনো টাকা পয়সা নাই কোনো সোনা নাই ব্যবসার কোনো পণ্য নাই তার কাছে শুধুমাত্র রূপা আছে তার জন্য সাড়ে বায়ান্ন তোলা রূপার হিসাব হবে এখন বর্তমানে এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে যে তার কাছে শুধুমাত্র সোনা আছে আর কিছু নাই টাকা পয়সা নাই এরকম মানুষ পাওয়া যাবে না অথবা শুধুমাত্র রূপা আছে তার কাছে কোনো টাকা পয়সা নাই বা কোনো সোনা নাই বা অন্য কোনো সম্পদ নাই ব্যবসায়িক সম্পদ নাই এরকম কিছু নাই এরকম খুঁজে পাওয়া মুশকিল হবে তাহলে দেখা যায় এরকম আবার লোক পাওয়া যাবে তার কাছে সোনাও নাই রূপাও নাই টাকা পয়সা আছে সোনাও নাই রূপাও নাই কিন্তু তার কাছে কি আছে টাকা পয়সা আছে অর্থ অর্থ আছে এখন সে কিভাবে হিসাব করবে জাকাতের হিসাব কিভাবে করবে ওলামায় কেরামরা বলেন কিতাবের মধ্যে লেখেন যে কারো কাছে যদি শুধুমাত্র টাকা থাকে তাহলে দেখতে হবে তার কাছে কি পরিমাণ টাকা আছে যদি দেখা যায় তার কাছে এমন পরিমাণ সম্পদ আছে যে সম্পদ দুইটা নেশাবের সোনার একটা নেশাব রূপার একটা নেশাব সাড়ে সাত তোলা হলো সোনার নেশাব সাড়ে বায়ান বায়ান্ন তোলা হলো রূপার নেশাব যে কোনো একটা নেশাবকে যদি সে ধরতে পারে তার সম্পদে তাহলে ওই নেশাব অনুযায়ী তাকে জাকাত দিতে হবে তার কাছে মনে করো ষাট হাজার টাকা আছে আচ্ছা মনে করুন তার কারো কাছে চল্লিশ হাজার টাকা আছে এখন চল্লিশ হাজার টাকা দিয়ে সে সোনাকে সে ধরতে পারতেছে না সাড়ে সাত তোলা সোনাকে সে ধরতে পারবে না আবার দেখা যায় সাড়ে বায়ান্ন হাজার টাকায় দিয়ে সাড়ে বায়ান্ন তোলা রূপা সাড়ে বায়ান্ন হাজার টাকা হই এখন তার কাছে চল্লিশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার গিয়ে ধরতে পারতেছে না কাকে সাড়ে বায়ান্নকে তাহলে তার উপর জাকাত না তার উপর এখনো মনে করো জাকাত খরচ হয় নাই এখন কারো কাছে ষাট হাজার টাকা আছে তাহলে তার ষাট হাজার টাকা সাড়ে বায়ান্ন হাজার টাকা যেটা সাড়ে বায়ান্ন তোলা রূপার নেশাব সাড়ে বায়ান্ন তোলা রূপার নেশাবকে সে ধরতে পারছে তার সম্পদ সাড়ে বায়ান্ন তোলা রূপাকে ধরতে পারছে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে বুঝা গেছে বিষয়টা কারো কাছে যদি তাহলে বোঝা গেল সহজভাবে বর্তমানে যদি আমরা রূপার হিসাবে নেশাব ধরি সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম ধরে নিলাম সাড়ে বায়ান্ন হাজার টাকা তাহলে সেই হিসাবে কারো কাছে যদি পঁচপান্ন হাজার টাকা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ কারো কাছে যদি ষাট হাজার টাকা থাকে জাকাত ফরজ কারো কাছে এক লক্ষ টাকা থাকলে দুই লক্ষ টাকা থাকলে পাঁচ লক্ষ টাকা থাকলে তার উপর জাকাত কর ফরজ অর্থাৎ পঁচপান্ন হাজার টাকা দিয়ে থেকে নিয়ে সাড়ে বায়ান্ন হাজার টাকা থেকে নিয়ে উপরে যত যত থাকবে সমস্ত সম্পদের উপর জাকাত খরচ হয়ে গেল এখন কথা হলো মনে করুন জাকাত খরচ হয়েছে আমার উপর আজকে জাকাত কখন খরচ হইল যখন আমি ওই সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ সম্পদ আমার কাছে আসলো মনে করো কিছু আছে সোনা কিছু আছে রূপা কিছু আছে টাকা তিনটা মিলে তিনটা মিলে দেখা যায় ষাট হাজার টাকা দাম হয় সোনা আছে বিশ হাজার টাকা রূপা আছে বিশ হাজার টাকা আমার কাছে আছে আরো বিশ হাজার টাকা আমি একদম নিচের দিক থেকে হিসাবে করতেছি উপরে যদি কারো কাছে থাকে তাহলে তো আর উপরের হিসাব ধরে নিলাম কারো কাছে এই পরিমাণ সোনা আছে যে সোনার দাম বিশ হাজার টাকা বা এই পরিমাণ রূপা আছে যে রূপার দাম আরো বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার বিশ হাজার হলো চল্লিশ হাজার এরপরে তার কাছে আছে আরো বিশ হাজার ক্যাশ আরো আছে বিশ হাজার টাকা তাহলে টোটাল কত হলো ষাট হাজার টাকা তাহলে তার উপর জাকাত ফরজ এখন জাকাত কখন ফরজ হয় যখন নেশা পরিমাণ মালের আমি মালিক হব তখন আমার উপর জাকাত ফরজ হবে আজকে মনে করুন শাওয়াল মাসের চার তারিখ শাহওয়াল মাসের চার তারিখ আরেকটা জিনিস বুঝতে হবে জাকাত হিসাব করতে হবে আরবি মাসের হিসাবে চন্দ্র মাসের হিসাবে চন্দ্র মাসের হিসাবে জাকাত হিসাব করতে হবে জাকাতের বৎসরকে হিসাব করতে হবে সূর্য মাসের হিসাবে সৌর সূর্য মানে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে হিসাব করলে হবে না সৌর বৎসরের হিসাব করলে হবে না চন্দ্র বৎসরের হিসাব করতে হবে সৌর বৎসরে তিনশো দিন হয় সৌর বৎসরে বৎসরে দিন হয় তিনশো দিন আর চন্দ্র বৎসরে বৎসরে দিন হয় তিনশো চুয়ান্ন বা পঁচপান্ন দিন তিনশো চুয়ান্ন বা পঁচপান্ন দিন এই জন্য দেখবেন প্রত্যেক বছর রমজান দশ দিন এগিয়ে চলে আসে দশ দিন আগে চলে আসে যদি তেইশ এপ্রিল থেকে শুরু হয় তিন এপ্রিল থেকে শুরু হয় এই বছর তাহলে আগামী বছর দেখবেন তেইশ মার্চে চলে আসছে দশ দিন আগে চলে আসবে রমজান কারণ আরবি আরবি বৎসর দশ দিন কম দশ দিন কম হয় আর ইংরেজি বৎসর দশ দিন বেশি হয় মনে করুন আজকে শাওয়াল মাসের চার তারিখ শাওয়াল মাসের চার তারিখ তিন তারিখ আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না বা ছিল অল্প ছিল তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম ছিল কিন্তু আজকে চার তারিখ আসার পরে আমি এখন ষাট হাজার টাকার মালিক হয়ে গেছি কোথাও কোনো জায়গা থেকে আমি কিছু শোনা পাইছি বা রূপা আমাকে কেউ উপহার দিছে বা কেউ আমাকে আমি কোনো কোনোভাবে আরও কিছু টাকা আমি উপার্জন করছি রুজি করছি রুজি করার কারণে আজকে শাওয়াল মাসের চার তারিখ দেখা গেছে আমার কাছে এখন ষাট হাজার টাকা তাহলে যেদিন আমার কাছে এই ষাট হাজার টাকা আসলো বা পঁচপান্ন হাজার টাকা হলো অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলার উপার রূপার সমপরিমাণ টাকা আমার কাছে চলে আসছে বা এর উপরে সারা বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ বা এর উপরে এর বেশি কোনো টাকা পয়সা আমার কাছে আজকে আমি পেয়ে গেছি তাহলে আজকের দিন আমার উপর জাকাত ফরজ হইল আজকের দিন আমার উপর কি হইল জাকাত ফরজ হইল এখন আমি জাকাত কখন দেব যে আগামী বছর শাওয়াল মাসের চার তারিখ আজকে শাওয়াল মাসের চার তারিখ আগামী বছর শাওয়াল মাসের চার তারিখ যদি দেখা যায় এখন আমার কাছে সাড়ে বায়ান্ন তুলার উপার পরিমাণ টাকার চেয়ে বেশি আছে অর্থাৎ নেশাদের চেয়ে আমার কাছে এখনও বেশি আছে তাহলে ওই আগামী শাওয়াল মাসের চার তারিখ গিয়ে আমার আমি আমাকে জাকাত আদায় করতে হবে বোঝা গেছে বিষয় যে সম্পদ অতিরিক্ত হবে যে সম্পদ অতিরিক্ত হবে জমা আছে এই সম্পদের মধ্যে আমার হাত লাগে নাই সারা বছর আমাকে আমার প্রয়োজন হয় নাই অতিরিক্ত নেশাব এই নেশাব পরিমাণ সম্পদ অতিরিক্ত ছিল কিন্তু প্রয়োজন প্রতিদিন আমার খরচ আছে কিছু কিছু টাকা পয়সা আমি খরচ করি প্রতিদিন আমার কি আছে ব্যয় আছে এগুলো এগুলো এই জাকাতের মধ্যে হিসাব হবে না যেগুলো খরচ হয়ে যায় প্রতিদিন প্রতিদিন খরচ হয়ে গেছে শেষ অতিরিক্ত সম্পদ আমার কাছে নেশা পরিমাণ সম্পদ আমার কাছে আজকে শাওয়াল মাসের মাসের চার তারিখ অতিরিক্ত ছিল নেশাবের উপরে আবার দেখা গেছে এক বছর পর্যন্ত আমার কাছে অতিরিক্ত নেশাবের চেয়ে অতিরিক্ত সম্পদ সারা বছর ছিল আমার কাছে সারা বছর শেষ হওয়ার পরে আগামী শাওয়াল মাসের চার তারিখ গিয়ে দেখা যায় নেশাবের চেয়ে বেশি সম্পদ এখনো আমার কাছে আছে অর্থাৎ এক বছর থাকতে হবে আমার কাছে সম্পদ যখন এক বছর থাকবে আমার কাছে তখন এক বছর পরে ওই শাওয়াল মাসের চার তারিখ এখন আমি হিসাব করব যে আমার কাছে আজকে কত টাকা আছে মনে করুন এক বছর আগে আমার কাছে ষাট হাজার টাকা ছিল এখন এক বছর পরে দেখা যায় আমি আমার কাছে এখন এক লক্ষ টাকা অতিরিক্ত জমা ছিল এক লক্ষ টাকা অতিরিক্ত জমা এখন এক লক্ষ টাকার মধ্যে এখন পুরা এক লক্ষ টাকার টাকার উপর আমার কি হবে জাকাত দিতে হবে এক লক্ষ টাকায় কি পরিমাণ জাকাত দিতে হবে বলে শতকরা আড়াই ভাগ আরো সহজভাবে আমরা বুঝে নেই আমার যে পরিমাণ সম্পদ থাকবে সমস্ত সম্পদকে আমি চল্লিশ ভাগ করব। সমস্ত সম্পদকে কয় ভাগ করব চল্লিশ ভাগ সমস্ত সম্পদ হিসাব করে চল্লিশ ভাগ করে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে জাকাতের আলো কিছু আলোচনা বাকি রয়েছে অনেক আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে আগামী জুম্মায় বাকি আলোচনা করব এখন জরুরি যে কথা বলার ছিল এই কথা হলো আজকে শাহওয়াল মাস শাহওয়াল মাস চলতেছে এই শাহওয়াল মাসের সম্পর্কে রাসুল করিম সাল্লাহ এরশাদ মাংসামা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো যে ব্যক্তি রমজানের পুরা মাস রোজা রাখলো রোজা রাখার পরে শাহওয়াল মাসে আবার ছয়টি রোজা রাখলো শাহওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখলো তাহলে সে যেন পুরা বৎসর রোজা রাখলো অর্থাৎ পুরা বৎসর রোজা রাখলে যে পরিমাণ সব হবে রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে আরো ছয়টা রোজা রাখলে সেই পরিমাণ সব হবে এই শাওয়াল মাসে রোজা হলো নফল শাওয়াল মাসের রোজা ছয়টি রোজা হলো নফল কেউ যদি একাধারে একসাথে ছয়টি রোজা রাখতে চায় তাও পারবে কেউ যদি মনে করে আমি একদিন সেরে সেরে একদিন বাদ দিয়ে দিয়ে রোজা রাখবো ছয়টা তাও পারবে কেউ যদি দুই দিন রোজা রাখে দুই দিন সারে আবার আরো দুই দিন রোজা রাখে আরো দুই দিন সারে তাহলে হবে অর্থাৎ শাওয়াল মাসের যে কয়টা দিন আছে মনে করুন উনত্রিশা হোক বা উনত্রিশা হোক বা আঠাইশা হোক প্রথম তারিখ তো রোজা রাখা যাবে না শাওয়াল মাসের প্রথম তারিখ তো চলে গেছে এখন যে কয়দিন বাকি রয়েছে এই কয়দিনের মধ্যে যেদিন তার মনে চায় যে কোনো ছয় দিন যে কোনো ছয় দিন রোজা রাখলেই এই সব পেয়ে যাবে এখন মনে করুন কোনো কারণে অসুস্থতার কারণে বা অন্য কোনো অসুবিধার কারণে শরীর সম্মত কোনো অসুবিধার কারণে কেউ রমজান মাসে রোজা রাখতে পারে নাই তখন যে কয়টা রোজা সে রমজান মাসে রাখতে পারে নাই ওই কয়টা রোজা তার উপর কাজা আছে সে কাজা আদায় করবে তার জন্য উচিত আগে কাজাগুলো আদায় করে দেওয়া আগে কি করা কাজা আদায় করে নেওয়া কারণ কাজা হলো ফরজ আর সাউওয়ালের রোজা হলো নফল আগে আদায় করতে হবে ফরজ ফরজ আদায় করা ফরজ আদায় করার পরে এরপরে যদি বাকি দিন তাকে আরো আরও ছয় দিন বাকি থাকে শাওয়াল মাসে তাহলে সে শাওয়াল মাসে বাকি ছয় রোজা রাখবে অনেক সময় মহিলারা অসুস্থতার কারণে রমজান মাসে রোজা রাখতে পারেন না অনেকে মনে করেন যে শাওয়াল মাসে যদি আমরা আমাদের যে কাজা ছিল রমজান মাসে রোজা রাখতে পারে নাই যদি আমরা শাওয়াল মাসে রাখি ওই কাজা আদায় করি তাহলে মনে হয় শাওয়ালের ছয় রোজারও সব পাওয়া যাবে না শাওয়ালের ছয় রোজার আলাদাভাবে রাখতে হবে কাজা আদায় করতে হবে কাজা আদায় করার পরে যে কয়দিন কাজা ছিল ওই কয়দিন আদায় করার পরে তারপরে আলাদাভাবে শাওয়াল মাসের রোজা রাখতে হবে তাহলে শাওয়াল মাসের রোজার সব পাওয়া যাবে উলামাই কারামরা বলেন ব্যাখ্যা করতেছেন হাদিসের মধ্যে যে কি কি জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন এত বিশাল পরিমাণ সব এক বছরের সব কেন হলো এর একটি রহস্য এরকমভাবে বর্ণনা করেন যে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রত্যেক নেকির বদলে দশ গুণ বৃদ্ধি করে দেন প্রত্যেক নেকির কি করেন দশ গুণ বৃদ্ধি করেন দশ গুণ বাড়িয়ে দেন তাহলে সে রমজান মাসে তিরিশটা রোজা রাখছে তাহলে তিরিশকে দশ দিয়ে গুণ করলে কত হয় তিনশো হয় তিরিশকে দশ দিয়ে গুণ করলে কত হয় তিনশো হয় তাহলে তিরিশ দিন রোজা রাখছে তাহলে তিরিশ গুণ দশ তিরিশ পূরণ দশ তাহলে সে যেন তিনশো দিন রোজা রাখলো কয়দিন রোজা রাখলো তিনশো দিন রোজা রাখলো বাকি রইল কতদিন আরবি হিসাবে তিনশো পঁচপান্ন দিন আরো পঁচপান্ন দিন বাকি রয়েছে আরবি হিসাবে চন্দ্র বৎসর হয় তিনশো পঁচপান্ন দিনে চুয়ান্ন বা পঁচপান্ন দিনে তাহলে আরো পঁচপান্ন দিন বাকি রয়েছে রোজা রাখার বছর পুরা করার জন্য এই জন্য আরো ছয়টা রোজা দিয়ে দিলেন শাহওয়ালে শাহওয়াল মাসে আরো ছয়টা রোজা ছয়টার মধ্যে মনে করুন পাঁচটা পরিপূর্ণ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে হয়ে গেল তিনশো পঞ্চাশ বাকি রইল আরো পাঁচ দিন এখন পাঁচ দিন পুরা করার জন্য আরো আধা দিন রোজা রাখতে হবে আধা দিনের তো রোজা হয় না রোজা তো আর আধা দিন হয় না এই জন্য আরো একদিন পুরা একদিন রোজা রাখতে হয় তাহলে সে রোজা রাখলো যেন তিরিশ তিরিশ আর ছয় কত হলো ছয় তিরিশ তিরিশ আর ছয় কত হলো ছয় তিরিশ ছয় তিরিশ পুরান দশ কত হলো তিনশো ষাট সে তিরিশটা রোজা রাখলো আর সোয়াব পাইল তিনশো ষাট দিনের তাহলে পুরা এক বৎসরের রোজা রাখার সে সোয়াব পেয়ে গেল এজন্য হুজুর সাল্লাহ শরীফের মধ্যে এরশাদ ফরমান মাং সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা সিয়ামি দাহরি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে আরো ছয় দিন শাওয়াল মাসে রোজা রাখে সেই জন্য পুরো এক বছর রোজা রাখলো এখানে সময় চলে গেছে তারপরেও কিছু গুরুত্বপূর্ণ দু একটা কথা না বললে না হয় এই যে চন্দ্র চন্দ্র মাসের হিসাব সৌর বৎসরের হিসাব চন্দ্রের হিসাব তো যারা চন্দ্র এবং সূর্য নিয়ে গবেষণা করেন তারা বলে থাকেন বলেন যে সৌদি আরব দেখা যায় তিন ঘন্টা আগে বাংলাদেশের তিন ঘন্টা আগে সৌদি আরবের সময় এই তিন ঘন্টা সময় হলো সৌর বৎসরের হিসাবে সূর্যের হিসাবে সূর্যের হিসাবে সৌদি আরব তিন ঘন্টা সূর্যের হিসাবে বাংলাদেশ বাংলাদেশ কি তিন ঘন্টা আগে আর চন্দ্রের হিসাবে চন্দ্রের হিসাবে সৌদি আরব বাংলাদেশের চেয়ে একুশ ঘন্টা আগে চন্দ্রের হিসাবে বাংলাদেশের চেয়ে সৌদি আরব কত ঘন্টা আগে একুশ ঘন্টা আগে এই জন্য তাদের দেশে চন্দ্রকে আগে দেখা যায় আগের দিন দেখা যায় একুশ ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি একুশ ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি মানে একদিনের কাছাকাছি এজন্য সৌদি আরবের চন্দ্রকে আগে দেখা যায় সেই জন্য সৌদি আরব সৌদি আরবে একদিন বাংলাদেশের একদিন আগে কি হয় রোজা রাখা হয় বা ঈদ করা হয় আর এরপরে একদিন পরে বাংলাদেশে একুশ ঘন্টা পরে একদিন না একুশ ঘন্টা পরে বাংলাদেশে কি হয় চাঁদ দেখা যায় সেই হিসাবে বাংলাদেশে রোজা রাখা হয় বা ঈদ করা হয় এজন্য সৌদি আরবের হিসাবে বাংলাদেশে বা আফগানিস্তানের হিসাবে বাংলাদেশে ঈদ করলে বা রোজা রাখলে তা হবে না অনেকে বলেন মিডিয়ার মধ্যে এটা ছড়ানো হচ্ছে যে সূর্য যেহেতু একটা পৃথিবী তো একটা চন্দ্রও একটা পৃথিবীও একটা তাহলে সূর্য যদি একটা হয় চন্দ্র যদি একটা হয় পৃথিবী যদি একটা হয় হিসাবও একই হবে ঈদও একই দিনে হবে রোজাও একই দিনে হবে তবে একই দিনে কেমনে হবে সূর্য তো একটা ঠিক আছে মেনে নিলাম তাহলে বাংলাদেশে যখন সূর্য উঠে আমেরিকায় তো তখন সূর্য থাকে না তখন তো এটা আমেরিকার সূর্য না এটা তো বাংলাদেশের সূর্য সারা দুনিয়াতে একই টাইমে তো সূর্য উদয় হয় না সারা বাংলা সারা পৃথিবীতে একই টাইমে সারা পৃথিবীতে একই টাইমে সূর্য অস্ত যায় না সারা পৃথিবীতে একই টাইমে সূর্যাস্তের সময়ও হয় না একই টাইমে সূর্য উদয়েরও সময় হয় না বাংলাদেশেও তারতম্য দেখা যায় ঢাকার এক টাইম সিলেটের এক টাইম চিটাঙ্গের এক টাইম বাংলাদেশে টাইমের বেশ কম হয় ইন্ডিয়া পাকিস্তান হিসাব করলে আরোটা বেশ কম হয় আধা ঘন্টা এক ঘন্টা বেশ কম হয় সৌদি আরব আমেরিকা হিসাব করলে আরও একদিনেরই পার্থক্য হয়ে যায় তো হিসাবে চন্দ্র আর সূর্য এক হলেও টাইম কিন্তু এক না টাইম আলাদা এজন্য সেহরির টাইমও এক হয় না সারা দুনিয়াতে ইফতারের টাইমও এক হয় না সারা দুনিয়াতে ফজরের টাইমও এক হয় না সারা দুনিয়াতে জোহরের টাইমও এক হয় না সারা দুনিয়াতে আসরের টাইম মাগরীবের টাইম এসার টাইম সারা দুনিয়াতে কি একই টাইমে হয় আজকে আমরা জুম্মার নামাজ পড়তেছি এই টাইমে আমেরিকায় কি এই টাইমে এখন জুম্মার নামাজ হইতেছে এই টাইম জুম্মার টাইম এখন তো তারা ঘুমাইতেছে রাত্রে রাত্রের সময় এই জন্য সব কিছুকে একই পাল্লায় মাপা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক আতা ফরমানা আমিন ওয়া আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ